আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন পর্যটন শিল্পের বিকাশে একটি মহাপরিকল্পনা গ্রহণ করছে সরকার সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে তা বাস্তবায়ন করা হবে তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সচিবালয়ের আয়োজনে জেলার পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন সাইমন সরার কমল আশিকুল্লাহ রফিক কানিজ ফাতেমা আহমেদ ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বক্তব্য রাখেন এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী সদর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের চট্টগ্রাম বিভাগীয় commissioner Mohammad Aminur Rahman police super Mohammad Mahfuzul Islam সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেন সেন্ট মার্টিন দ্বীপকে সুপরিকল্পিতভাবে ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বান্দরবানের নাইখংছড়ি উপজেলার তুমরু সীমান্তের শূন্যরেখা থেকে পালিয়ে গ্রামে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে গতকাল রোববার সকাল থেকে প্রথম দফায় ৩৫ পরিবারের একশো আশি জনকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির সংলগ্ন ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তিনি বলেন সরিয়ে আনা রোহিঙ্গাদের মধ্যে তেইশটি পরিবারের সদস্যরা বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত এবং অনিবন্ধিত রয়েছে বারো পরিবারের সদস্যরা তাদের ট্রানজিট ক্যাম্পে রেখে আবারও যাচাই বাছাই করা হবে এরপর ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা পরিবারকে নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে অনিবন্ধিত রোহিঙ্গাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে পর্যায়ক্রমে রোহিঙ্গাদের তুমরু থেকে ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে কক্সবাজার শহরের একটি মাছ ধরার ট্রলারে সাড়ে নয় লাখ টাকার ইলিশ ধরা পড়েছে গত শনিবার বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে প্রায় আশি কিলোমিটার গভীর সাগরে ট্রলারটি জেলেদের জালে ছয় হাজার একশো বাইশটি ইলিশ ধরা পড়ে এসব ইলিশ গতকাল রোববার কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্রের নুনিয়াছড়া ঘাটে বিক্রি করা হয় একসঙ্গে এত ইলিশ পেয়ে মহাখুশি ট্রলারের মালিক ও জেলেরা কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলার হোসেন বলেন জেলায় ছোট বড় বড় সাত হাজার মাছ ধরার ট্রলার আছে জেলার টেকনাফ মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার সদর চকরিয়া ও পেকুয়ার প্রায় এক লাখ বিশ হাজার জেলে ও শ্রমিক রয়েছে মৎস্য বিভাগের তথ্য মতে গত অর্থ বছরে জেলায় ইলিশ আহরণ হয়েছে চল্লিশ হাজার চারশো আটাশ মেট্রিক টন এই অর্থ বছরে ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদুজ্জামান বলেন ইলিশ প্রজনন মৌসুমে গত বছরের সাত অক্টোবর থেকে আটাশ অক্টোবর পর্যন্ত বাইশ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে এর আগে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞাও ছিল এর ফলে সাগরে ইলিশের প্রজনন বেড়েছে এখন নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন জেলেরা জলবায়ু পরিবর্তন ও লবণাক্ত সহিঞ্চু চাষাবাদ বিষয়ক এক অবহিতকরণ সভা আজ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এ সভার আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব এ সভায় সভাপতিত্ব করেন সভায় সমুদ্র উপকূলীয় এলাকায় জলবায়ুর বিরূপ প্রভাব থেকে চাষাবাদ রক্ষা ফলন উৎপাদন সেচ প্রয়োগ ও পরিচর্যা বিষয়ে ধারণা দেওয়া হয়েছে এ সময় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের chairman S M Syed Alam উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উপ সহকারী কৃষি কর্মকর্তা এনজিও কর্মী ও কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন প্রাথমিক চিকিৎসা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ চকরিয়া উপজেলার দক্ষিণ ঘুনিয়া কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নজির আহমদ এ প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ অংশ নেন প্রশিক্ষণে সর্দি জ্বর সাপে কাটা জলাতঙ্ক উচ্চ রক্তচাপ সহ ইত্যাদি রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সাথে সাথে হাসপাতাল প্রেরণ নিশ্চিতকরণ ও গর্ভবতী মা ও শিশুর পুষ্টি গ্রহণের সুফল বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে ধারণা দেওয়া হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেজে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা আঠাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটা সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা চার মিনিটে চলবে বিকেল পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা ষোলো মিনিটে চলবে রাত এগারোটা উনিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা উনিশ মিনিটে চলবে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পরবর্তী জোয়ার শুরু হবে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে